বায়ার রিকোয়েস্টটা আমার কাজের সাথে মিল আছে কি না ঠিক আছে দুই নম্বর বিষয় হচ্ছে আমার বায়ার রিকোয়েস্ট কখন কখন আসবে আচ্ছা এখন দেখেন এটা আমি পড়ি পরবর্তীতে আলোচনা করব কারণ কিছুক্ষণ পরে আবার চলেও যেতে পারে এটা আমি অফ করে দিই আচ্ছা দেখেন এটা কি বলছে I need someone who help me with SEO T shirt print on demand on Pinterest title description etc note sound extra এখানে কি বলছে audience need only USA I am looking for one who can promote my gig already I have post this job twice time but one can okay এখন দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা বিষয় দেখাই এখানে আপনাদের আপনারা এই যে দেখেন একটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভিয়েতনাম আগস্ট একুশ রিভিউ হচ্ছে ফাইভ স্টার রিভিউ দুইটা রিভিউয়ের সেলার নন আচ্ছা এইগুলা বাদ এই যে অপশনগুলা এই অপশনগুলো আপনাদের এখন আসবে না কেন আসবে না তার জন্য একটা এক্সটেনশন আসে সেটা আমি পরে অ্যাড করে দিব এখন আপনারা কি করবেন আমি কিভাবে একটা ভায়ার রিকোয়েস্ট পাঠাই সেই বিষয়টা আমি দেখাই দেখেন আমার এই এই এই যে বলছে বায়ার আমাকে এটা কিন্তু আমাকে রিকোয়ারমেন্ট করে না অর্থাৎ আমার কাজের সাথে মিলে না এ এই যে বায়ার রিকোয়েস্ট বদ্রলুক সে বাংলাদেশি সে কিন্তু আসলে একজন সেলার দেখাইব কীভাবে সেলার এই যে দেখেন আমি তার নামের উপরে এই যে তার নামের উপরে এই জায়গাতে ক্লিক করছি এখান থেকে ক্লিক করে এই জায়গার মধ্যে আসছি দেখবেন সে একজন সেলার এই যে দেখতে পাচ্ছেন সে একজন সেলার তার গিগ আছে ষাটটা সে এখন কী জন্য বায়ের রিকোয়েস্ট দিছে জানেননি ওই যে আমি তার ওই জায়গার মধ্যে গেলাম তার ইমপ্রেশন বাড়লো তার গিকগুলোতে আমি ঘুরে দেখবো তার ক্লিক বাড়বো এইগুলার জন্য সে এই বায়ার রিকোয়েস্ট এইভাবে দিছে এটা হচ্ছে স্পামিং ওর যে কোনো মুহূর্তে সে কিন্তু জানে না কিন্তু যে কোনো মুহূর্তে তার এই প্রোফাইলটা চলেও যেতে পারে কথা বুঝতে পারছেন ওইভাবে আপনার ইমপ্রেশন বাড়ানো ক্লিক বাড়াইলে যে কোনো মুহূর্তে তার অ্যাকাউন্টটা চলেও যেতে পারে ওকে এখন পর্যন্ত দেখেন তাকে ওই ভদ্রলোকটাকে আমরা যে হরি এই ভদ্রলোককে দেখেন এখন পর্যন্ত বারো জন মানুষ তাকে অফার সেন্ড করছে সে সাত দিনের জন্য কাজের টাইম দিছে 30 ডলার সে আমাকে অফার করছে আচ্ছা আমি প্রথমে এই জায়গাটা ভালো করে পড়বো পয়রা দেখবো আমি কাজটা পারি কিনা যদি কাজটা পারি তাহলে আমাকে এই কাজেই আমি অফার করবো এখন আমি এই কাজটা পারি না তারপরে আমি আপনাদের কাজ দেখানোর জন্য কিভাবে বায়ো রিকোয়েস্ট সেন্ড করতে হয় এই বিষয়টা দেখানোর জন্য আমি আপনাদের এই এই বিষয়টা দেখাচ্ছি আমরা একটা বিষয় হচ্ছে যখন নতুন সেলার থাকবো তখন আমাদের সবসময় বায়ো রিকোয়েস্ট থাকবে না হঠাৎ আসবে দুই তিন মিনিট থাকবে চলে যাবে কিন্তু আমরা যদি লেভেল ওয়ান পেয়ে যাই লেভেল টু পেয়ে যাই লেভেল ওয়ান পেয়ে গেলে আমাদের জন্য সবসময় চারশো পাঁচশো বায়ো রিকোয়েস্ট অ্যাক্টিভ থাকবে এই জায়গার মধ্যে চব্বিশ ঘন্টা চারশো পাঁচশো বায়ো রিকোয়েস্ট অ্যাক্টিভ থাকবে মনে রাখবেন আমাকে কন্টিনিউয়াসলি বায়ো রিকোয়েস্ট পাঠাইতে হইব আমি প্রতিদিন দশটা বায়ো রিকোয়েস্ট পাঠাইতে পারবো এই যে দশটা বায়ো রিকোয়েস্ট সর্বোচ্চ দশটা আমি চব্বিশ প্রতি চব্বিশ ঘন্টায় দশটা বায়ো রিকোয়েস্ট পাঠাইতে পারবো তো আমাকে বায়ো রিকোয়েস্ট পাঠাইতেই হবে কারণ আমি কাজ পাইতে হলে আমাকে বায়ো রিকোয়েস্ট পাঠাইতেই হবে এটাই হচ্ছে এই আমার মার্কেটিং শুরু মানে আমাকে বায়ার পর্যন্ত পৌঁছা আমার শুরু মনে রাখতে হবে এই বায়ার রিকোয়েস্ট আমি পাঠাইলে বায়ারের কাছে আমার মেসেজটা যাবে বায়ার আমার মেসেজটা পড়বে পড়ে তার যদি ভালো লাগে তাহলে সে আমাকে কাজ দি আমাকে কন্ট্যাক্ট করবে যদি ভালো লাগে না তাহলে আমারটা ডেনাই করে দিয়ে দিবে অর্থাৎ আমরা যেভাবে চাকরির জন্য অফার পাঠাই চাকরির জন্য যেভাবে আমরা সিবি পাঠাই এই সিবিতে যদি তাদের ভালো লাগে তাহলে সিবিটা তারা পড়ে এবং আমাকে ফোন করে আর যদি ভালো লাগে না তাহলে সিবিটা তারা রাইকা দেয় ওইভাবেই বায়ার রিকোয়েস্ট হচ্ছে আপনি বায়ার আপনার সে কাজের অফার করছে এইরকম একজন এক্সপার্ট মানুষের দরকার আপনি তার জন্য কাজ করে দিতে পারবেন তাকে আপনি অফার দিলেন অফারটা সে পড়বে যদি আপনার অফারটা পড়ে সে বুঝে আপনি কাজ করতে পারবেন এবং সে আপনার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারে তাহলে সে আপনাকে কন্ট্যাক্ট করবে অর্থাৎ আপনাকে ইনবক্স করবে ইনবক্স করে আপনার সাথে আরও কথা বইলা তারপরে সে আপনাকে কাজ দিবে তাহলে আমাকে এই জন্য কী করতে হইব প্রথমে আমি এই ধরনের আমি এটা পড়ার পরে যদি দেখি আমি এই কাজটা করতে পারবো তাহলে আমি এই যে অপশন আছে সেন্ড অফার আমি এখানের মধ্যে এই যে এইটা এই যে আমার মাউসটা নেওয়ার কারণে এখানে আসছে সেন্ড অফার নামে একটা অপশন আমি সেন্ড অফারে ক্লিক করলাম সেন্ড অফারে ক্লিক করার পরে আমার এখান থেকে কোন গিগের সাথে আমার এই ডেসক্রিপশনটা মিল আছে এই যে সে বিষয়টা বলছে বিষয়টা কোন গিগের সাথে আমার মিল আছে যে গিগের সাথে মিল আছে আমি সেই গিগটাকেই ওপেন করলাম মনে করেন আমার এই যে এই মনে করেন ইউটিউবের এই গিগটাই মিল আছে আমি এটা ওপেন করলাম ঠিক আছে এটা ওপেন করলাম এইটা ওপেন করে আমি কিছু ডেসক্রিপশন লিখব কি লিখব আমি সুন্দর করে একটা টেমপ্লেট তাকে লিখে দিব সেই সেই টেমপ্লেটটা এইভাবে লিখব মনে করেন এই গিগটাতে এই গিগের উপরে এইভাবে ওপেন ক্লিক করলাম এই জায়গার মধ্যে একটা ডেসক্রিপশন আইলাম ডেসক্রিপশনটা কি লিখব আমি প্রথমে তার এই অফারটা পড়ব তার এই অফারটা পড়ব কি পড়ব এটা ফোরসি পড়ে আমি ভালো করে বুঝছি যদি না বুঝি তাহলে আপনাদের কিভাবে ট্রান্সলেট করতে হবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি আপনারা লেখাটা কপি করবেন কপি করে নিয়ে ট্রান্সলেটরে নিয়ে কপি করে আপনারা ইংলিশ থেকে বাংলা করবেন বাংলা করেও আপনারা এটা পড়বেন ওকে তারপরে এনে লেখলেন হাই স্যার ফ্রেন্ড ডিয়ার মিয়ার এরকম কিচ্ছু চলবে না এগুলা কিচ্ছু চলবে না আপনি শুধু দিলেন hi I was reading your job post আমি আপনার জব পোস্টটাকে কি করেছি পড়েছি ভেরি কেয়ারফুলি আমি আপনার জব পোস্টটাকে খুবই সতর্কতার সহিত কি করেছি পড়েছি অহন বললেন কি you find you find as an expert expert who uh, help you who help you to SEO uh, SEO কই গেল হইলেন বুঝলাম না কি দিলাম you find as an expert expert who help you who help you SEO t-shirt teacher এখানে দিলেন প্রিন্ট প্রিন্ট অন ডিমান্ড তারপরে দিলেন অন প্রিন্টারেস্ট প্রিন্টারেস্টেড ওকে আচ্ছা সে কী চাচ্ছে সে চাচ্ছে একজন এসসিও এক্সপার্ট e যে প্রিন্টারেস্টে পুস্ট করতে পারবে প্রিন্টারেস্টের পুস্টকে পিন বলে ঠিক আছে তারপরে আপনি কি বললেন আপনি তাকে বললেন yes yes I am a I am a professional digital marketing expert. Okay, I will do for you in Pinterest pin with SEO for grow your business for grow your business business I have more experience XP experience in digital marketing with this year okay I have been I have been working since five years okay এই হচ্ছে আপনার বায়ো রিকোয়েস্ট রেডি আপনি এরকম একটা মেসেজ স্যার এটা পিন্টারেস্ট কি তা স্যার এটা পিন্টারেস্ট ফেসবুক ইনস্টাগ্রামের মতো একটা মার্কেটপ্লেস সেটা দেখাই দিব আপনাদের পরে ওকে হ্যাঁ তো বলছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এটা একটু একবার বাংলায় বলেন মানে বায়ার কি বলছে এবং আপনি কি লিখলেন হ্যাঁ হ্যাঁ সেটা বলছি বায়ার বলছে কি I need someone who help সে বলছে আমার একজন মানুষ দরকার যে আমাকে সহযোগিতা করতে পারবে এসিও সে তার টি শার্ট আছে সেই টি শার্টটাকে সে প্রিন্টারেস্টে কী করে সেল করে এবং পুস্ট করে এমন একজন মানুষ দরকার যে প্রিন্টারেস্টে পোস্ট করতে পারবো এবং প্রিন্টারেস্টে পুস্ট করার সময় সে এসিও করে দিতে পারবে এসিও করতে গেলে তাকে টাইটেল ডেসক্রিপশন এগুলো দিতে পারবে এরকম মানুষ চাচ্ছে সে তখন আপনিও বললেন হ্যাঁ আপনিও বললেন এই যে বললেন hi I was reading your job post very carefully আমি আপনার জব পোস্টটাকে খুবই সতর্কতার সহিত পড়েছি তারপরে আপনি কি বললেন যে বললেন you find on expert to help you সে আর তুমি খুঁজতেছো একজন এক্সপার্ট যে আপনাকে সিও টি শার্ট প্রিন্ট অর্থাৎ আপনার এই তার কথাটাকে দিলেন যে সে আপনাকে প্রিন্টারেস্টেডে কি করতে পারে পোস্ট করতে পারে উইথ এসিও e সহ ওকে ইয়েস তারপরে বললেন yes I am a professional digital marketing expert আমি একজন professional digital marketing expert expert I will do in interest fin with SEO to grow your business হ্যাঁ আমি কি করতে পারবো আমি ইন্টারেস্টেড আছি আমি কাজ করতে পারবো তোমার প্রিন্টারেস্টে তোমার প্রিন্টারেস্টে আমি পুস্ট করে এসিও e সহ পুস্ট করে দিয়ে তোমার বিজনেসটাকে আমি গ্রো করে দিতে পারবো এটাতেও আমি কি আছি এক্সপার্ট আছি এই যে আপনি বললেন এটুকু তারে বললেন আপনি আবার বেশি হাবিজাবি লিখবেন না কারণ বেশি হাবিজাবি লিখলে বায়ার মাইন্ড করে তো বেশি হাবিজাবি লিখবেন না এখন আপনি এখানে কি করবেন বায়ার বলছে 30 ডলার এখন আপনি যদি তারে 30 ডলার দিয়ে অফার করেন অর্থাৎ তারে যদি 30 ডলার দিয়ে আপনি যদি কাজ করে দিতে পারেন তাহলে ওই জায়গার মধ্যে আপনি 30 ডলার রাখবেন আর যদি আপনি 30 ডলার দিয়ে কাজ করে দিতে পারেন না তাহলে আপনি যত দিয়ে বলবেন সেখানে এটা লিখবেন তারপরে বায়ার বলছে সাত দিন হ্যাঁ আপনি সাত দিন দিয়ে দিলেন তারপরে আসলেন কি এই যে ভিডিও গ্রো হ্যাকিং হ্যাঁ এটা করবেন এটাও আপনি করে দিবেন তারপরে এটা সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন তারপরে এটা কন্টেন্ট ক্রিয়েশন করবেন সোশ্যাল মিডিয়া কয়টা সোশ্যাল মিডিয়া করবেন সে যেহেতু একটা সোশ্যাল মিডিয়া বলছে মানে একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্টের কথা বলছে প্রিন্টারেস্ট তারপরে বলবেন রিপোর্টিং করবেন ওকে সব কিছু তারে দেওয়ার পরেই এই একটা স্মার্ট বায়ো রিকোয়েস্ট রেডি হইলো এরপরে আপনি কি করবেন সাবমিটে দিবেন এই সাবমিটে দিবেন এই যে সাবমিট আছে এই সাবমিটে দিবেন সাবমিট দিলেই এই মেসেজটা সরাসরি বায়ারের কাছে চলে যাবে সরাসরি কার কাছে চলে যাবে বায়ারের কাছে চলে যাবে এখন বায়ার কি করবে আপনি যে মেসেজটা দিছেন অর্থাৎ মনে করেন এটা আপনার একটা সিবি আপনি যে সিবিটা দিছেন কার মাইক্রোফোন অন সেটা অফ করেন আপনি যে সিবিটা দিছেন এই সিবিটা আপনি আপনার বায়ার পড়বে সে দেখবে তার কাজের সাথে মিল আছে কি না সে আপনি কাজ করতে পারবেন কি না আপনার প্রোফাইলও ভিজিট করবে সে প্রোফাইল ভিজিট করে দেখবে তারপরে সে আপনাকে যদি পছন্দ হয় তাহলে আপনাকে ওই জায়গার মধ্যে কন্ট্যাক্ট করবে এই জায়গার মধ্যে এই যে মেসেজ এই জায়গার মধ্যে আপনাকে সে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে ইনবক্সে আসবে আপনার সামনে একটা খুব করে একটা শব্দ আসবে আপনি দেখবেন মেসেজ চলে আসছে ওকে এইটাই হচ্ছে বায়ো রিকোয়েস্ট আপনাকে প্রতিদিন দশটা বায়ো রিকোয়েস্ট পাঠাইতে হবে প্রথমে একটা গিক করলে একটা গিক ওপেন করলে বায়ো রিকোয়েস্ট আসে না সাধারণত কম আসে খুবই কম আসে দুইটা তিনটা পাঁচটা ওপেন করলে বায়ো রিকোয়েস্ট আসে আপনি যদি বায়ো রিকোয়েস্ট না পাঠান তাহলে কাজ পাবেন না সেটা আমি বারে বারে বলে দিচ্ছি বলে বলে দিচ্ছি বারে বারে বলে দিচ্ছি বায়ো রিকোয়েস্ট না পাঠাইলে কাজ পাবেন না বায়ো রিকোয়েস্ট কখন আসে বায়ো রিকোয়েস্ট আসে সকালে আটটা থেকে দশটার ভিতরে আর দুপুরে আসে আবার তিন দুইটা থেকে তিনটার ভিতরে এই সময় আসে তবে ওই সময়ের বায়ারগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ওই আমাদের সাবকন্টিনাল কান্ট্রিগুলোর মধ্যে হয় মানে পাকিস্তান বাংলাদেশ বা অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে আবার আসে সন্ধ্যা ছয়টা থেকে রাত্র নয়টার মধ্যে দশটার মধ্যে কোনো এক সময় বায়ার এরকম আসে আবার রাত্র আসে তিনটা চারটার সময় তো আপনি কি করতে হবে আপনাকে অনলাইন থাকতে হবে সম্পূর্ণ সব সময় আপনাকে অনলাইন থাকতে হইব সব সময় আপনি যদি অনলাইন না থাকেন আপনি যদি অনলাইন না থাকেন তাহলে আপনাকে কাজ হবে না আপনাকে দিয়ে কাজ হবে না আপনি কাজ পাওয়ার সম্ভাবনাও নাই আপনার গিগো র্যাঙ্ক করবে না অ্যাকাউন্টও র্যাঙ্ক করবে না মনে রাখবেন আপনি যত বেশি বায়ো রিকোয়েস্ট সেন্ড করবেন এই যে দেখেন আমি ছিয়াশিটা বায়ো রিকোয়েস্ট সেন্ড করছি এখন পর্যন্ত ছিয়াশিটা বায়ো রিকোয়েস্টের থেকে আমি এখান থেকে একটা কাজ পাইছি কথা বুঝতে পারছেন আমি এখান থেকে একটা কাজ পাইছি যে বায়ো রিকোয়েস্ট পাঠাইলেই যে কাজ পাইবেন সেরকমও কথা না আর বাকা বাই রিকোয়েস্ট না পাঠাইলেই যে বাই রিকোয়েস্ট পাঠাইলেই যে কাজ পেয়ে যাবেন সেরকম কথা না আর বাই না পাঠাইলে আবার আপনি লস খাইবেন আমার এই বাই রিকোয়েস্ট পাঠানোর কারণে কাজ দেখ না দেখ এই ছিয়াশি জন মানুষের মধ্যে কমপক্ষে পঞ্চাশ জন মানুষে আমার প্রোফাইল ভিজিট করছে এটা নিশ্চিত কথা বুঝতে পারছেন প্রোফাইল ভিজিট করছে তা আপনার প্রোফাইলটাকে আজকে যদি একজন ভিজিট করে যায় তার যদি একটা সার্ভিস পছন্দ হয় কালকে হয়তো করাই দিতে পারে আপনাকে দিয়ে কাজ অথবা একজন মানুষ যদি একজন অরিজিনাল বায়ার যদি একটা প্রোফাইল ভিজিট করে তাহলে সেই প্রোফাইলটা অনেক অনেক উপরের লেভেলে যায় কথা বুঝতে পারছেন বায়ারের প্রোফাইল ভিজিট খুবই গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য আপনি আপনি চেষ্টা করবেন প্রতিদিন দশটা করে বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য আমি এরকমই পাইছি এরকমও পাইছি মানুষ যে ষোলোশো বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে প্রথম অর্ডার পাইছে প্রতিদিন দশটা করে বায়ার রিকোয়েস্ট যদি পাঠায় ষোলোশো বায়ার রিকোয়েস্ট পাঠাইতে তার কতদিন সময় লাগছে ক্যান ইউ ইমাজিন আবার কেউ দুইটা তিনটা বায়ো রিকোয়েস্ট পাঠানোর পরেও সে কী পাইছে অর্ডার পেয়ে গেছে কারণ তার বায়ো রিকোয়েস্ট পাঠানোটাও সেই ধরনের অর্গানিক ছিল উন্নত মানের ছিল ভালো ভালো মানের ছিল এই জন্য বায়ারের পছন্দ হয়েছে সাথে সাথে তারা নক করছে এবং তার কাজ দিয়ে দিছে সো আমাকে এই বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে আমি প্রতিদিন বায়ো রিকোয়েস্ট দশটা পাঠাই দেব এখন থেকেই আপনারা সিরিয়াস এখন থেকে আর আপনাদের পিছুটান হইলে চলবে না আমি প্রতিদিন আপনাদের প্রত্যেককেই নক করব কে কয়টা বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন বিষয়টা বিষয়টা হচ্ছে আপনারা আমাকে বলছেন সাকসেস হইতে পারবো আপনারা আমাকে যদি সময় না দেন আপনারা যদি কাজ না করেন তাহলে সাকসেস হবেন কেমনে বায়ার রিকোয়েস্ট প্রতিদিন দশটা পাঠাইবার কথা আপনি একটাও পাঠাইলেন না আপনি কি সাকসেস করবে কে আপনি আমাকে বলেন অর্থাৎ আপনি মাস্টার্স কমপ্লিট করছেন এখন আপনি হ্যাঁ। চাকরির আবেদন করেন না আপনি মাস্টার্স কমপ্লিট করছেন এখন আপনি চাকরির আবেদন করবেন না তাহলে আপনাকে চাকরি দিবে কেউ জীবনেও না আপনাকে কি করতে হবে চাকরির আবেদন করতে হবে তার সাথে পড়াশোনা করতে হবে চাকরির জন্য তারপরে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে আপনি ভালো পরীক্ষায় ভালো মার্কস পাইতে হবে তারপরে আপনি বাইবা দিতে হবে তারপরে আপনাকে এত কিছু পাশ করে আপনাকে কি করতে হবে চাকরি পাইতে হইব কিন্তু আমি এই জায়গার মধ্যে বলতেছি আপনাদের বারে বারে বলতেছি যদি বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে কোনো বায়ার আপনাকে নক দেয় আপনি যদি মনে করেন ওই বায়ারকে কন্ট্রোল করতে পারবেন না তাহলে তাকে শুধু বলবেন hi thank you for messaging me তাকে বলবেন hi thank you for messaging me please wait sometimes তাকে বলবেন কিছু সময় অপেক্ষা করার জন্য তারপরেই আপনি আমাকে নক দিবেন গুগল মিটের লিঙ্ক দিবেন আমি ওখান থেকে আপনাকে সাপোর্ট দিব কিভাবে আপনি বায়ারকে পাঠাইবেন বায়ারকে মেসেজ করবেন কন্ট্রোল করবেন সব কিছু আমি আপনাদের এখান থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ কমিটমেন্ট তার মানে বায়ার মানে আমাকে তো স্যার আগে নক দিবে নাকি স্যার আমি মানে আমি কাউকে খুঁজবো স্যার কোনটা স্যার তো নক নাই বায়ারকে তো আপনি বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে আপনার আর কোনো কাজ নাই আপাতত কোনো কাজ নাই বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে আপনার আর কোনো কাজ নাই আপনি অপেক্ষা করতে হবে আপনাকে মেসেজ করে কিনা বায়ার অনেক সময় হয় কি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন তিরিশ দিন পরে আসা দুই মাস পরেও এসে নক করতে পারে বাইরের হঠাৎ মনে হইলে আমি একটা কাজ করাইব আচ্ছা দেখি কিছু অফার নিয়ে কি হয় কেমন অবস্থা সে অফারগুলো নিয়ে রিসিভ করলো তার হয়তো পড়ার টাইম নেয় না হয় পড়তে টাইম পাইছে একটু সময় পরে আজকে বুঝলা গেছে কালকে পরশু হয় না মানুষ কিছু অলস আছে না তো ওই ধরনের অবস্থায় আপনাকে কি করতে পারে বায়ার সময় নিতে পারে আবার নাও মেসেজ করতে পারে যে আমি আপনাকে বারে বারে বলতেছি বায়ার রিকোয়েস্ট পাঠাইলেই যে আপনাকে মেসেজ করে দিবে এরকম কোনো শর্ত না কিন্তু বায়ো রিকোয়েস্ট না পাঠাইলে আপনি কাজ পাবেন না ভাই কথাটা বুঝতে পারছেন বায়ো রিকোয়েস্ট যদি না পাঠান আপনারা কাজ পাবেন না আপনারা চব্বিশ ঘন্টা কিভাবে অনলাইনে থাকতে হয় আমি গতদিন দেখাইয়ে দিছি আবারও যদি বলতেও চান তাহলে আমি আবারও আপনাদের দেখিয়ে দিব কিভাবে চব্বিশ ঘন্টা অনলাইন থাকতে হয় আপনারা আমার প্রোফাইলে যখনই যাবেন তখনই দেখবেন অনলাইন আছে আপনারা ডুইকা দেখেন অনলাইন কিভাবে বুঝবেন অনলাইন ওইভাবে বুঝবেন আপনার প্রোফাইলের এই যে দেখেন এই জায়গার মধ্যে একটা সবুজ চিহ্ন আছে যদি কোনো মানুষের প্রোফাইলে দেখেন সবুজ চিহ্ন আছে তাহলে আপনি তাকে সাথে সাথে দেখবেন তা অনলাইন আছে স্যার আমি যে ইউটিউবের গিগটা দিয়েছি স্যার এরকম আরেকটা গিগ দিলে সমস্যা হবে স্যার ইউটিউবের গিগ একটা দিয়েছেন আপনি ইউটিউব ভিডিও এর আরেকটা দেন ইউটিউব মনিটাইজেশনের গিগ দেন তারপরে আরেকটা দেন চ্যানেল ক্রিয়েট অপটিমাইজেশনের গিগ দেন এক মানে একজন মানে একটা হ্যাঁ? তৈরি করবে একটা একটাই দিবেন দেন দেন ইউটিউব মনিটাইজেশনের গিগ দেন আচ্ছা ওকে স্যার ওকে স্যার ওকে আচ্ছা দেখেন এই যে আমি অনলাইন সেলার এই যে দেখেন প্রত্যেকটা সেলারের কোনার মধ্যে আছে সবুজ চিহ্ন এখন দেখেন আমি আপনাদের একটা বিষয় বলি আমরা যখন ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ করছি তখন আমাদের এই জায়গার মধ্যে মেম্বার কতজন আসছে তেরো হাজার ছত্রিশ জন ঠিক না এখন আমার কম্পিটিটর কতজন তেরো হাজার ছত্রিশ জন এখন আমি যখন এটারে অনলাইন করে দিলাম তখন আমার কম্পিটিটর কতজন তেরোশো তেরো জন আমার কম্পিটিটর হচ্ছে তেরোশো তেরো জন মানে কই থেকে কই আসছে এখন আমাকে সার্চে পাওয়ার সম্ভাবনা বেশি না কম হ্যাঁ এখন তো কম স্যার আমাকে সার্চে পাওয়ার সম্ভাবনা যদি আমি অনলাইন থাকি তাহলে আমাকে সার্চে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি কথাটা বুঝতে পারছেন আমাকে এই মুহূর্তে অনলাইন যদি থাকি তাহলে আমাকে সার্চে পাওয়া খুবই বেশি আবার দেই এই যে তেরোশো এগারো জনে চলে আসছে এরকম কমবে বাড়বে আপনি যদি অনলাইন নাই থাকেন তাহলে আপনাকে বায়ার নক করবে না কারণ সে বায়ার দেখবে যে এই ভদ্রলুক অনলাইনেই নাই আমি তো আরে মেসেজ করলে মেসেজের আনসার করবে না হ্যাঁ ঠিক আছে আর আপনি যদি অনলাইন থাকেন তাহলে বায়ার বলবে ওনে মেসেজ করলে বায়ার বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে অনলাইন সেলার দিয়ে সার্চ করে কথাটা বুঝতে পারছেন বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে অনলাইন সেলার দিয়ে সার্চ করে আমার এই গিকটা ফার্স্ট তিন নাম্বার পেজের মধ্যেও নাই ওই যে যায় এটা সরি কে কথা বোঝা যাচ্ছে না আর এই যে দেখেন এই জায়গার মধ্যে ফেসবুক অ্যাডসে কতজন আছে আঠাশ হাজার দুইশো পঁচাশি জন আছে হ্যাঁ এই আঠাশ হাজার দুইশো পঁচাশি জনের মধ্যে যদি আমি অনলাইন দিই তাইলে কয়জন তাকে দেখেন তিন হাজার দুইশো চব্বিশ জন থাকে বাকিরা সবাই আউট মানে ওনারা এখন আর অ্যাক্টিভ না তো ওনাদের আউট করে দেওয়া হয়েছে এখন আমরা আউট করে দিয়ে আমরা আমাদের কম্পিটিশন কমিয়ে ফেলছি তো আপনিও কি করবেন এইভাবে চব্বিশ ঘন্টা অনলাইন থাকার চেষ্টা করবেন অনলাইন থাকলে আপনাকে মানুষ এইভাবে সার্চ করলে কম্পিটিশনে আপনাকেও কমে নিয়ে আসবে সো একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে কখনোই হতাশ হওয়া যাবে না কখনোই হতাশ হওয়া যাবে না হতাশ হইলে চলবে না হতাশা সেই ব্যক্তির জন্যই সাজে যে হারতে জানে যে হারকে মেনে নে হারকে মেনে নে সেই হতাশ হতে জানে কিন্তু যে হারকে মেনে নে না সে কখনোই হতাশ হতে জানে না কথা বুঝতে পারছেন এক মা একদিন দুই দিন এক সপ্তাহ পনেরো দিন দুই মাস এক মাস এভাবে চলতেই থাকবে হ্যাঁ আপনার অর্ডার আসতেও পারে না আসতে পারে কিন্তু আপনাকে দুইটা কাজ কখনোই ছাড়া যাবে না একটা কাজ হচ্ছে প্রোফাইল অনলাইন রাখা আর দুই নম্বর কাজ হচ্ছে প্রতিদিন দশটা করে বায়ার রিকোয়েস্ট পাঠানো এই বিষয়টা কখনোই আপনাকে ছেড়ে দেওয়া যাবে না যদি আপনি বায়ার রিকোয়েস্ট আসে আর আপনি যদি দশটা বায়ার রিকোয়েস্ট না পাঠান আপনার যদি বায়ার রিকোয়েস্ট আসে আর আপনি যদি দশটা বায়ার রিকোয়েস্ট না পাঠান তাহলে সাকসেস না হলে সেই দায়বার আমি নেব না আমি বারে বারে বলে দিচ্ছি সেই দায়বার আপনারা আমাকে দিলে আল্লাহর কাছে দোরা গাইবেন কারণ এটা হচ্ছে আমার আমার না প্রত্যেকটা ফ্রিলান্সারের থিওরি হচ্ছে আপনাকে অনলাইন থাকতে হবে চব্বিশ ঘন্টা আপনাকে অনলাইন থাকতে হবে চব্বিশ ঘন্টা তারপরে আপনাকে দশটা বায়ার রিকোয়েস্ট প্রতিদিন পাঠাইতে হবে এটা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা ফ্রিলান্সার ট্রেনার যারা আছে প্রত্যেকজন ফ্রিল্যান্সার ট্রেনারের একই কথা যে আপনাকে অনলাইন থাকেন চব্বিশ ঘন্টা অনলাইনে থাকবেন আর আপনাকে অবশ্যই দশটা করে প্রতিদিন বায়ো রিকোয়েস্ট পাঠাইবেন একদিন হয় <coughs> প্রতিদিন দশটা করে বায়ো রিকোয়েস্ট পাঠাইলে আপনি যদি একশোটা বায়ো রিকোয়েস্ট পাঠান তাহলে আপনি একশো জন বায়ারকে মেসেজ করলেন একজন কানাও কি চুকের মধ্যে পড়বে না যে একজন কানাও হবে না যে কানাটা আপনাকে কন্ট্যাক্ট করতে পারে আর একজন মানুষ যদি কন্ট্যাক্ট করতে পারে আর সাথে সাথে যদি আপনি মেসেজের আনসার দিতে পারেন তাহলে আপনাকে কি করবে আপনি আমার সাথে আপনি যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো না হলে আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে হেল্প করব যথেষ্ট হেল্প করার চেষ্টা করব একটা কাজ যদি আপনি একটা গিগের মধ্যে একজন বায়ারের মধ্যে নিয়ে আসতে পারেন আর সেই বায়ার যদি আপনাকে থ্যাংক ইউ বলে দেয় অথবা যদি আপনাকে বলে দেয় গ্রেট ওয়ার্কার তাহলে আপনাকে আর পাওয়ার কে আছে আপনাকে আটকায় কে ঠিক আছে স বি কেয়ারফুল আপনারা প্রতিদিন রিকোয়েস্ট পাঠাবেন আর কি করবেন অ্যাক্টিভ থাকবেন আমার এই গিকটাকেই খুঁজে পাচ্ছি না আল্লাহ জানে কই আছে সেটা বুঝে পাইতেছি না যেহেতু এটা আমাদের মূল ম্যান্ডাটরি বিষয় না আমাদের মূল ম্যান্ডাটরি বিষয়ে আমরা চলে যাই আচ্ছা এখানে আসেন আরেকটা কথা শোনা যায় আমার সবার একই সমস্যা তাহলে মামুন ভাই আপনার কথা আমার কাছেই আসছে না মানে আপনার নেটওয়ার্কের প্রবলেম করতেছে বাকি সবাই শুনতেছেন ইমরান ভাই আছেন না স্যার বলছি আমার কথা শোনা যায় স্যার হ্যাঁ শোনা যায় জি শুনতেছি কই নিলাম কই হ্যাঁ হ্যাঁ শুনতেছেন হ্যাঁ শুনতেছি তো ক্লিয়ার আচ্ছা আচ্ছা এর না বিষয়টা হচ্ছে মনোযোগ দিয়ে শুনতেছেন আমাদের কি করতে হবে মানে আজকের ক্লাসের পর থেকে আমাদের বায়ার পর্যন্ত এতদিন আমরা ক্লাস করছি আমরা স্কিল গ্যাদারিং করার চেষ্টা করছি আজকে কিন্তু আমরা বায়ার পর্যন্ত পৌঁছার ক্লাস আজকে থেকে আমরা কিন্তু বায়ারের কাছে চলে যাচ্ছি বিষয়টা বুঝতে পারছেন মানে আমাদের এখন আমাদের কাজ নিয়ে আসার সময় চলে আসছে এখন আমাদের কাজ নিয়ে আসার চলে সময় চলে আসছে আপনারা একটা বিষয় করবেন কি আমি যে টেম্পলেট বা এখানে যে মেসেজটা রেডি করছি আপনারা এইভাবে মেসেজ রেডি করবেন আপনারা ভাববেন এই বিষয়গুলো নিয়ে সবসময় মাথার মধ্যে খেলবেন আপনার এখন একটাই চিন্তাধারা থাকবে কিভাবে বায়ারকে মেসেজ দিলে আমি কাজ পাইব আমাকে ইউটিউবের সে আমাকে ইউটিউবের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ক্লাস করবে আমি সাবস্ক্রাইব বাড়ানোর জন্য পরের পরের ক্লাসই নিয়ে নিব আপনাদের পরের ক্লাসটাই কিভাবে আপনি সাবস্ক্রাইব বাড়াইবেন সেই ক্লাসটা নিয়ে নিব তো যাই হোক এবং বায়ার আমাকে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বলছে ফার্স্ট ডলার অফার করছে এখন পাঁচ ডলারে তো আমি সাবস্ক্রাইব বাড়াইতে পারবো না কারণ আমার সাবস্ক্রাইব নিতে মিনিমাম পনেরো ডলার খরচ আছে তাইলে আমি কত ডলার নিতে হইব আবার এখান থেকে ফাইবার আমার কাছ থেকে টোয়েন্টি পার্সেন্ট কমিশন নিবে আপনি দশ ডলারের কাজ করলে দুই দুই ডলার সে কমিশন নিয়ে নিবে একশো ডলারের কাজ করলে আশি ডলার কমিশন নিয়ে নিবে পাঁচ ডলারের কাজ করলে চার ডলার কমিশন নিয়ে নিবে তাহলে আমাকে যদি আমি এই বায়ারকে কিভাবে মেসেজ করলে আমাকে সে একটু বেশি টাকা দিয়ে কাজ দিবে এই বিষয়গুলো আমাকে নিয়ে মাথায় সবসময় চিন্তা করতে হইব সব সময় চিন্তা করতে হইব প্রয়োজনে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে হইব প্রয়োজনে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে হইব আর আমাকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে সবসময় ভাবতে হইব আমি আমাকে ডেভেলপ করতে হইব নিজে নিজের প্রতি চ্যালেঞ্জ নিতে হইব আমাকে চ্যালেঞ্জ নিলে আমি ফাঁস আমি চ্যালেঞ্জ না নিলে আমি ফেল এটুকু সবসময় মনে রাখবেন ওকে দেন যে বিষয়টা হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে কি যদি আপনি সাথে সাথে এক ঘন্টার ভিতরে যদি আনসার করতে না পারেন তাহলে আপনার কি হবে দেখেন এই যে আপনার রেসপন্স রেট আছে না এই যে response rate inbox response rate ভদ্রলোক একটা আছে না এই যে ইনবক্স ইনবক্স রেসপন্স রেট ভদ্রলোক একটা আছে না ওই ইনবক্স রেসপন্স রেটটা আপনার নিচে চলে আসবে যদি আপনি এক ঘন্টার ভিতরে আনসার না দেন হ্যালো শব্দটাকেও হ্যালো শব্দটাও আপনাকে অন্ততপক্ষে এক ঘন্টার ভিতরে বলতে হবে আরেকটা বিষয় মনে রাখবেন কোনো বায়ারের সাথে কথা বললে প্রথম যে মেসেজটা দিবে সে সেই মেসেজের আনসার আপনি কত তাড়াতাড়ি দিতে পারছেন সেটাই কাউন্ট কথাটা বুঝতে পারছেন সেই মেসেজের আনসার আপনি কত তাড়াতাড়ি দিতে পারছেন সেটা কাউন্ট অন্য মেসেজের আনসার আপনার সাথে কাউন্ট না পরবর্তী আর সারাদিন কথা বলুক আপনার লেট হইলে শূন্য বিষয় না কিন্তু প্রথম আনসারটাই আপনাকে অর্থাৎ যে কোনো নতুন মানুষ আপনাকে নতুন মেসেজ করলে এই আনসারটাই যত তাড়াতাড়ি দিবেন তত আপনার জন্য এখানে রেট কম থাকবে এখানে অর্ডার রেসপন্স রেট অর্থাৎ আপনি যখন অর্ডার সেলেট সেন্ড করবেন আপনার অর্ডারটা যদি হান্ড্রেড পার্সেন্ট সুন্দর করে সেন্ড হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট থাকবে যদি কোনো কারণে এখানে রিভিউ রিভিউ যদি বেড রিভিউ চলে আসে তাইলে তো আর দিছে যাই হোক কার মাইক্রোফোনটা অনেক একটু কষ্ট করে অফ করেন প্লিজ আচ্ছা স্যার জি স্যার জি হ্যাঁ বলেন শুনছি তো ভাই টাইমটা এটা তো আমাদের গিকে দেখায় না স্যার বলছি রেসপন্স টাইমটা যে এটা তো আমাদের গিকে দেখায় না স্যার আপনি যান ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ডে আমি আপনাদের আরেকটা বিষয় বলি আপনারা যারা নতুন ফাইবার অ্যাকাউন্ট ওপেন করছেন আপনারা এইভাবে দেখবেন না আপনাদের ড্যাশবোর্ডটা এইভাবে দেখবেন না এখানে আপনারা বিজনেস একটা শব্দ দেখবেন এই জায়গার মধ্যে একটা বিজনেস শব্দ দেখবেন বিজনেস শব্দটার মধ্যে ক্লিক করলে আপনারা ড্যাশবোর্ড শব্দটা পাইবেন ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনারা এইরকম ফিচারটা পাইবেন আপনারা ফিচার এই ফিচারটা আপনাদের সামনে আসবে দেখেন আপনারা ট্রাই করে ওকে আমি এখন আপনাদের একটা এক্সটেনশনের কথা বলবো সেই এক্সটেনশনটা আপনারা এড করবেন হোয়াইট Thank you. আপনারা একটা এক্সটেনশন অ্যাড করবেন এক্সটেনশন এক্সটেনশনটার নাম হচ্ছে প্রথম এক্সটেনশনের নাম হচ্ছে ফাইবার নোটিফিকেশন একটা নতুন ট্যাব নেবেন নতুন ট্যাব নিয়ে আপনারা এই জায়গার মধ্যে Fiverr notification notification Fiverr notification icon Chrome extension দেখতে পাচ্ছেন এই যে আপনারা এই জায়গার মধ্যে ক্লিক করবেন এই যে Fiverr notification icon in title এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই জায়গার মধ্যে আসবে সম্ভবত আমার এড করা আছে এটা হ্যাঁ আমার এড করা আছে এই জায়গার মধ্যে আপনি অ্যাড দেখাইবেন আপনি অ্যাড করে ফেলবেন এটা হচ্ছে আপনার Fiverr notification icon in title আপনারা এই ক্রোমো এক্সটেনশনটা অ্যাড করবেন দুই নাম্বার হচ্ছে আপনারা আরেকটা ফাইবার এক্সটেনশন অ্যাড করবেন quick view Fiverr quick view হ্যাঁ Fiverr quick view extension Fiverr quick view এক্সটেনশনটা এই যে ফাইবার কুইক ভিউ আসছে এটাতে ক্লিক করবেন ক্লিক করে এইভাবে এখানে আপনারা অ্যাড করে ফেলবেন তিন নাম্বার আরেকটা এক্সটেনশন আপনারা অ্যাড করবেন Fiverr tools toolkit Fiverr toolkit extension Fiverr toolkit extension okay এই যে ফাইবার টুলকিট আছে এই ফাইবার টুলকিটে ক্লিক করবেন ফাইবার টুলকিটে ক্লিক করার পরে আপনারা এটা অ্যাড করবেন অ্যাড এক্সটেনশন আমি এগুলো কি এখনই করবো আপনারা এই জায়গার মধ্যে যাইবেন ফাইবার টুল কিট কই আছে ফাইবার টুল কিট ফাইবার এই যে ফাইবার টুল কিটটা এভাবে পিঞ্চ কইরা এখানে রাইকা দিবেন সামনে আচ্ছা এখন ফাইবার নোটিফিকেশন ফাইবার নোটিফিকেশন এইটা হচ্ছে আপনাকে এইভাবে রাখবেন এইটা ফাইবার নোটিফিকেশন আপনার এক্সটেনশনটা অ্যাড করার পরে এখান থেকে এইভাবে ফাইবার নোটিফিকেশন কোথায় আমারটা এই যে ফাইবার নোটিফিকেশন এটাকে এখানে সবুজ কইরা দিবেন তাইলে এখানে এড হয়ে যাব ফাইবার নোটিফিকেশনের কাজ কি ফাইবার নোটিফিকেশনের কাজ হচ্ছে আপনাকে যদি কেউ মেসেজ করে আপনার যদি কোনো মেসেজ করে তাহলে আপনি ফাইবারের সবসময় তিনটা ট্যাব এভাবে ওপেন করে রাখবেন আমি যেভাবে তিনটা ট্যাব ওপেন করে রাখছি এভাবে আপনি তিনটা ট্যাব ওপেন করে রাখবেন সব সময় চব্বিশ ঘন্টা তিনটা ট্যাব ওপেন করে রাখবেন একটা ট্যাব দুইটা ট্যাব যদি আপনার কোনো সময় আপনি কাজ করতেছেন মনে করেন এইভাবে ট্যাব রাখছেন অটো রিফ্রেশ দিয়া এটা অটো রিফ্রেশ দেওয়া নাই এটা রিফ্রেশ দেওয়া আছে এইটা অটো রিফ্রেশ দেওয়া আছে এইটাতে অটো রিফ্রেশ দেওয়া নাই এটা অফ করে ফেলছিলাম এটা স্টার্ট করে দিলাম এখন আপনি মনে করেন ওই যে আপনি অন্য একটা টেবে কাজ করতেছেন এই টেবে কাজ করতেছেন আপনি এখানে মনে করেন অন্য কোনো কিছু হয়তো ফেসবুকিংই করতেছেন বা এই যে দেখেন আমার ফেসবুক আছে আমি এখান থেকে ফেসবুকিং করতেছি এক্সাম্পল স্বরূপ ওই সময় বায়ার আপনাকে নখ দিল বায়ার আপনাকে নখ দিলে ওই সময় আপনার যদি আপনার মাইক্রোফোন ভালো থাকে <clears throat> এবং নেটওয়ার্ক ভালো থাকে তাহলে আপনার এই জায়গার মধ্যে খুদ করে একটা শব্দ করব ঠিক আছে স্বাভাবিক মেসেজ আসলে আমাদের মোবাইলের স্বাভাবিক মেসেজ আসলে যে আওয়াজটা হয় তার চেয়ে ব্যতিক্রম ধর্মের একটা আওয়াজ হবে স্বাভাবিক মেসেজের চেয়ে তার চেয়ে ব্যতিক্রম ধর্মের একটা মেসেজ হবে সেই মেসেজের সাউন্ডটা আপনারা শুনবেন আরেকটা বিষয় হইব ওই জায়গাটা আপনার লাল হয়ে যাব ওই যেভাবে লাল আছে না ওই যে দেখেন আপনারা সরি এই যে দেখেন লাল আছে না হ্যাঁ এই লালটা এইভাবে লাল হয়ে যাব আপনার এই ট্যাবগুলা তিনটা ট্যাবই এইভাবে লাল হয়ে যাব এই লাল হওয়ার মানেটাই হচ্ছে আপনাকে কেউ মেসেজ করছে আপনাকে কেউ নক করছে ঠিক আছে আপনি সাথে সাথে কি করবেন তাকে মেসেজটা সেন্ড করতে পারবেন ওকে আর ওই যে টুল কিটের কাজ হচ্ছে ওখানে বায়ার রিকোয়েস্ট আসার পরে আপনার ওই বায়ারটা কোন কোন জায়গায় কাজ করে কতটা রিভিউ আছে কোন দেশ দেশের মানুষে এইগুলাতে আপনি বায়ার রিকোয়েস্ট বায়ারের সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন আপনি কোন কোন দেশের বায়ারকে কখনোই মেসেজ করবেন না মানে বায়ার রিকোয়েস্ট আসলেও তার বায়ার রিকোয়েস্ট পাঠাইবেন না পাকিস্তানি কোনো বায়ারকে তার বায়ার রিকোয়েস্ট দিবেন না বাংলাদেশে কোনো বায়ারকে বায়ার রিকোয়েস্ট দিবেন না নাইজেরিয়ান কোনো বায়ারকে বায়ার রিকোয়েস্ট দিবেন না ইন্ডিয়ান কোনো বায়ারকে বায়ার রিকোয়েস্ট দিবেন না অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ছাড়া উন্নত মানের কান্ট্রি ছাড়া আপনি কোনো দেশের মানুষ যদি বায়ার রিকোয়েস্ট পাঠায় সেই বায়ার রিকোয়েস্টে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাইবেন না ঠিক আছে ওকে এখন আসুন আপনি মেসেজিং কিভাবে করবেন লাইভ কেন পাঠাবো না এই যে মেসেজ আছে এখানে ইনবক্স এখানে এটা নোটিফিকেশন ফাইবার থেকে আসলে দেখতে পারবেন মেসেজ আসলে এই যে মেসেজ করছি আমি এইভাবে মেসেজ করতে পারবেন জি মামুন ভাই কি জানি বলতে চাচ্ছিলেন বলছি যেন আমি যে কান্ট্রিগুলি বলছেন এগুলিকে তাহলে স্যার বাইরে কেউ পাঠাবো না কেন আরে ওরা হচ্ছে মানে কি বলবো কাঁচা ভাষা চলে আসছে ওরা খুব খারাপ মানুষ বুঝছেন এগুলো তো যত ভালো করে এগুলো তো আমাদের মনে থাকবে না হ্যালো যত ভালো করে কাজ করে দিবেন সে তত তারপরে আপনাকে কি করবে একটা ব্যাড রিভিউ দিয়ে দিবে যদি আপনি আরেকে একটা ব্যাড রিভিউ দিয়ে দেয় তাহলে আপনার লাইফ শেষ মানে এই ফাইবার অ্যাকাউন্ট শেষ হ্যাঁ ইমরান ভাই বলছিলাম এগুলো একটা পিডিএফ আকারে যদি দিয়ে দিতেন তাহলে সবাই আর কি স্মরণ রাখতে পারত কোনগুলা পিডিএফ আকারে এই বায়ারের যে বিষয়গুলো আর কি ফাইবারের বায়ারের বিষয়গুলো আপনারা মনে রাখবেন জাস্ট ওইগুলাই ওই যে আপনাদের যে এক্সটেনশনগুলো দিছি না ওই এক্সটেনশনগুলো অ্যাড করে নিলে যখন বায়ার আসবে আপনার এই জায়গার মধ্যে বায়ার আসবে বায়ার আসার পরে ওই এই জায়গার মধ্যে যখন বায়ার আসবে আমি আগেই দেখাইছি দেখছেন না এই যে বায়ার আসছে বায়ার একটা আছে গাম্বিয়ার নাকি ওইভাবে আপনার তার দেশের নাম ওই জায়গার মধ্যে আসবে সে কয়টা রিভিউ দিছে তার এই সবগুলো আপনার কাছে এই জায়গার মধ্যে চলে আসবে এটা আপনার নিয়ে আর টেনশন করা লাগবে না যে তার নামের পাশে বুঝতে পারছেন আপনার এক্সটেনশনগুলো সুন্দর করে অ্যাড করে নেবেন আর কোনো ঝামেলা হবে না আর স্যার বাই রিকোয়েস্ট পড়ার সময় যে ইংলিশটা স্যার লিখে সাইলেন্স করতে এই স্কিলটা তো আমাদের মধ্যে নাই স্যার এতটা আপনি বাংলা লিখবেন আপনি ট্রান্সলেটরে বাংলা লিখবেন সেটা কপি করে আনিয়া দিয়ে দিবেন বাই রিকোয়েস্ট কপি পেস্ট চলবে কোনো সমস্যা নাই বুঝছেন বায়ার রিকোয়েস্ট কপি পেস্ট চলবে কোনো সমস্যা নাই আপনি ইংলিশের ট্রান্সলেটরে যাইবেন ট্রান্সলেটরে গিয়া আপনি সেটারে বাংলা লিখবেন লেখা সেটার হান থেকে ইংলিশ করবেন ইংলিশটারে কপি করবেন কপি করে এনে টাচ করে বসাই দিবেন সেন্ড করে পাঠাই দিবেন কোনো সমস্যা নাই বুঝতে পারছেন আর কয়েকটা পার্ট স্যার যে নতুন অবস্থায় স্যার স্যার গিগ গুলো যে আপনার যে পাবলিশ করবে এটা তো কোনো সীমাবদ্ধতা আছে না স্যার হ্যাঁ 60টা সর্বোচ্চ 60টা তো স্যার মনে করেন যে অলরেডি একটা করছি এখন তো আবার আবার করণ যাবে ইচ্ছা করলে নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই 60টা আপনি তো সব আপনাকে তো 60টা গিগ দেয়াই লাগবে কিন্তু এখন আপনাদের আমি বলছি আপনারা ইউটিউবের দুইটা গিগ দিবেন একটা গিগ দিবেন তো ইউটিউবে সিওর আর একটা গিক দিবেন ইউটিউব মনিটাইজেশনের একটা গিক দিচ্ছেন ইউটিউব এসিওর আর একটা গিক দিবেন ইউটিউব মনিটাইজেশনের আপনাদের এই দুইটা স্কিলের স্কিলের গিগ আপাতত দিয়ে রাখেন কারণ আমরা সর্বোচ্চ এই দুইটা গিগের স্কিলের কাজ করছি আমাদের তো এখনও অনেক স্কিল বাকি রয়েছে অনেক স্কিল বাকি রয়েছে কারণ তারপরে আমরা গুগলের স্কিল করব শপিফাইয়ের স্কিল করব তারপরে আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্স লেভেলের স্কিল করব সোশ্যাল মিডিয়া অ্যাডসের স্কিল করব দেখেন এখনো ছয়টা স্কিল এখন আমাদের হাতে রয়েছে কথা বুঝতে পারছেন এখন আপনাদের নিয়ে আমি অনেক দূর অনেক দূর যাইতে হইব অনেক দূর আপনারা চিন্তা করেন না এখন আমি আপনাদের নিয়ে অনেক দূর যাইতে হইব একটু ধীরে ধীরে আগাইতেছি চাইতেছি আপনাদের একটু ইনকামের রাস্তা নিয়ে চলে আসা কারণ আপনাদের অনেকেরই পেমেন্টের সমস্যা হইতেছে আমি বুঝতেছি আপনাদের অনেকেরই প্রবলেম হচ্ছে তো একটু যদি আপনারা ইনকাম টিনকাম চলে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের জন্য চলতে সুবিধা হবে এবং এই সেক্টরের প্রতি আপনাদের ভালোবাসা আসবে অন্যথায় ভালোবাসাই কম আসতেছে সত্য কি না জি স্যার জি স্যার তাইলে আপনারা এখন কি করবেন প্রতিদিন বায়ার রিকোয়েস্ট পাঠাইবেন অবশ্যই বায়ার রিকোয়েস্টে কখনোই আপনারা কে কি দিতে পারবেন না জানেন আপনারা কখনোই ফাইবারে আপনাদের পার্সোনাল কোনো ইনফরমেশন দিতে পারবেন না আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিতে পারবেন না ফেসবুকের লিঙ্ক ইমেল অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি কিচ্ছু দিতে পারবেন না তবে আবারও বলতেছি তবে তবে আপনি কাজ করার স্বার্থে যেমন আপনার ইউটিউব মনিটাইজেশনের কাজ করবেন আপনাকে চ্যানেলের অ্যাক্সেস দিতে হবে তখন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেন অর্ডার কমপ্লিট হওয়ার পরে অর্থাৎ অর্ডার প্লেস হওয়ার পরে আপনি তারা আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে বলবেন এটাতে আপনি আমাকে অ্যাক্সেস দেন সেটা অর্ডার প্লেস হওয়ার পরে এর আগে না অর্ডার প্লেস হওয়ার আগ পর্যন্ত আপনি কিচ্ছু করতে পারবেন না আর আরেকটা কখনোই করবেন না বায়ারকে কখনোই বলবেন না যে আপনি আমার ইনফরমেশন বা তার ইনফরমেশন কখনো চাইবেন না বায়ার যদি আপনাকে কোনো ইনফরমেশন দেওয়ার কথা বলে বলবে না it is not approve in Fiverr it is not approve in Fiverr Fiverr not approve to any other any contact for outside of Fiverr এটাই বলে দিবেন সব টাস করে এটা বলে দিবেন তাইলে ফাইবার আপনাকে কিছু করবে না আর যদি তার সাথে আপনিও মাথা নাড়ান অর্থাৎ তাকেও যদি বলেন yes I will send you my contact তাহলে আপনি ঘুমাইবেন ঘুম থেকে ওইটা দেখবেন চলে গেছে ওই যে আমার আমার পাশের আমি আর আমার ছোটো ভাই আবদুল্লা ভাইয়ে গতকালকে ওনার ইংলিশ টেস্ট দিয়ে দিছে ওই ভদ্রলোক এবং আমি একসাথেই আমরা ফ্রিল্যান্সিং শুরু করছি ও গত এক বছরের উপর থেকে লেভেল ওয়ান সেলার গত এক বছরের উপর থেকে লেভেল ওয়ান সেলার কালকের দিন দুপুরে ভাত খেয়ে ঘুমাইছে ঘুম থেকে উঠটা দেখে তার ফাইবার নাই তো আপনিও যদি এরকম স্পামিং করেন অর্থাৎ এভাবে যদি কন্ট্যাক্ট ইনফরমেশন আদান প্রদান করেন তাহলে ঘুমাইবেন কিন্তু ঘুম থেকে উঠে দেখবেন আপনার ফাইবার শেষ বুঝতে পারছেন স আমরা সম্পূর্ণ অর্গানিক ওয়েতে কাজ করার চেষ্টা করব কোনো অবস্থাতেই আমাদের বায়ারকে কখনোই আমরা বাইরে আসার জন্য ইমপ্রিসিয়েট করব না তবে আরেকটু সময় যাক আপনারা আরেকটু শিখেন আরেকটু বড় হন অর্থাৎ এই স্কিলের আরেকটু উন্নতি হোক তাহলে কিভাবে ফাইবার থেকে বায়ারকে বাইরে নিয়ে আসা যায় সেটা আপনাদের আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন হ্যাঁ হ্যাঁ আপনি বলেন যে অ্যাকাউন্টে ভাই আপনি জুড়ে বলেন ভাই আপনি জুড়ে বলেন আপনার কথা আসতেছে না আপনি বলছেন যে সাতটা দেওয়া যাবে না আমি এখনো শুনছি না হ্যালো আপনি চ্যাটিংয়ে বলে দেন আপনি চেটে বলে দেন এই জায়গার মধ্যে চেটে লিখে দেন সমস্যা নাই কার মাইক্রোফোনে খুব ডিস্টার্ব করতেছে হ্যাঁ, না মিঠুন ভাই শুনতে পাচ্ছে না আপনি এক কাজ করেন মেসেঞ্জারে রেকর্ড দিয়ে দেন মেসেঞ্জারে রেকর্ড দিয়ে দেন গ্রুপ মেসেঞ্জারে রেকর্ড দিয়ে দেন আচ্ছা, হয় আপনার চ্যাট চ্যাটে লেখা দেন অথবা মেসেঞ্জারের গ্রুপে কিছু বয়স দিয়ে দেন দুইটা থেকে একটা করেন দেখে আমি পারি কিনা স্যার এক মানে আপনি এক ঘন্টার ভিতরে রেসপন্স করতে পারবেন এটাই সে দিয়ে দিচ্ছেন নতুন প্রত্যেক সেলারকে এইভাবে দিয়ে দেয় কিন্তু যখনই আপনাকে আপনি এক ঘন্টার ভিতরে কোনো মানুষের আনসার দিতে পারবেন না তখনই আপনার রেসপন্স কমাই দিব আর আপনার রেসপন্স রেট কমানি মানে আপনার অ্যাকাউন্টটাকে একটু ডাউনে দিয়ে দেবা ও আচ্ছা ঠিক আছে আমি আরেকটা জিনিস দেখাইবার কথা ছিল বাকি হ্যাঁ।, হ্যাঁ স্যার আপনি যে বলছেন যে সাতটা গিগ ওপেন করা যাবে হুম এই সাতটা গিগ কোন রিলেটেড হবে স্যার আমি এখন পর্যন্ত আপনাদের ইউটিউবের কাজ শিখাইছি এই জন্য বলতেছি ইউটিউবের উপরে দুইটা গিগ ওপেন করেন <clears throat> যদি আপনার তার সাথে কোনো এক্সট্রা স্কিল থাকে তাহলে আপনি ওপেন করতে পারেন কথা বুঝতে পারছেন কারণ আমি আপনাদের অনেক সামনে দেখতে হইব অনেক কাজ শেখানোর বাকি রয়েছে আপনাদের সেই কাজগুলো শিখাইয়া তারপরে একটা আরেকটা সেক্টর শিখাইলে আপনাদের আরেকটা সেক্টরের গিগ ওপেন করাইব স্যার আমার কথাটা হলো যে মনে করেন যে ডাটা এন্ট্রি একটা গিগ ওপেন করলাম প্লাস হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের একটা গিগ ওপেন করলাম এটা কি হবে না ভাই আপনি যে কোনো একটা ক্যাটাগরির গিগ ওপেন করবেন হয় আপনি ডাটা এন্ট্রির কাজ করলে আপনি ডাটা এন্ট্রির গিক দেন আপনি সোশ্যাল মিডিয়ার কাজ করলে সোশ্যাল মিডিয়ার গিক দেন আপনি ভিডিও মার্কেটিংয়ের কাজ করলে ভিডিও মার্কেটিংয়ের গিক দেন কথাটা বুঝতে পারছেন আপনি কয়েকটা সেক্টর একসাথে গিক দিয়ে দিলে আপনার গিকগুলো র্যাঙ্ক করবে না এই জন্যই যে অনেক মানুষ মনে করেন ফাইবারে এইট্টি পার্সেন্ট মানুষ সাকসেস হইতে পারে না অর্ডার পায় না এর কারণটাই হচ্ছে মানুষ বিভিন্ন ধরনের কাজ দিয়ে দে এটা আমি প্রথম দিকে করছিলাম বিভিন্ন ধরনের কাজ দিয়ে দে না জেনে হ্যাঁ। পরে পরবর্তীতে এটা টক টপকায় হ্যাঁ বলেন আমার তো হচ্ছে গ্রাফিক্সের একটা গিক ওপেন আছে ওটা তো ওরকম কিছুই হয় না তাহলে কি ওটা ডিলিট করে দিব হ্যাঁ এটা এটা তো আর কোনো স্কেলেবল না এটা ডিলিট করে দেন ডিলিট করে দেয়া আপনি সোশ্যাল মিডিয়ার উপরে হ্যাঁ। অথবা আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা স্কিল টেস্ট দিয়া ডিজিটাল মার্কেটিং রিলেটেড ডেভেলপমেন্ট হ্যাঁ। করেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আরেকটা বিষয় দেখানোর কথা ছিল আপনাদের একটা বিষয় আপনারা দেখেন এই বিষয়টা হচ্ছে গিগে গেলে আপনারা দেখেন এই যে গিগে গেলাম ইমপ্রেশন বাই উইন্ডোজ না দিলে আর তোমার হইতো না বুঝছো না ডোজ না দাও অনুযায়ী ফিরে তারা তো ইয়ে করিলে অ্যাটাক করে তুমি যতই ইয়ে করো সুন্দর টাইপে থাকে তো ব্রাউজিং কুকারে কুকিং যতই ক্লিয়ার করো না এখানে কুন্ডুজ তো থাকে এইগুলা ই আইডি দেখেন এখানে কি আছে ইমপ্রেশন আছে ক্লিক আছে অর্ডার আছে ক্যান্সেল আছে ওকে আপনি ইমপ্রেশন কি আমরা ইমপ্রেশন কি বুঝি আমরা ইমপ্রেশন ওখান থেকে থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করে নিউ ইনকামিং উইন্ডোজ নামে একটা নতুন উইন্ডোজ ওপেন করলাম Fiverr dot com Fiverr dot কমে ক্লিক করলাম কার মাইক্রোফোনটা অফ করেন প্লিজ ফাইবার ডট কমে ওপেন কইরা আমরা ফ্রিল্যান্সার ফাইবার মার্কেট প্লেসে গেলাম হ্যাঁ? দেখেন আমি দিলাম Google Google S E R search ads Uh, campaign google search campaign Google searches ক্যাম্পেইনে আসার পরে দেখেন এই যে ভদ্রলোকগুলো আমাদের চোখের সামনে আসতেছে না এই যে ভদ্রলোকগুলো আমাদের চোখের সামনে আসছে বা আমার চোখের সামনে আসছে এটা তো আমার পিসিতে কাজ করতেছি এটা আমার চোখের সামনে আসতেছে ওই ভদ্রলোকগুলো যে আমার চোখের সামনে আসতেছে প্রত্যেকেই একটা করে ইমপ্রেশন পাচ্ছে আমি কি আপনাদের ইমপ্রেশন কি সেটা বুঝাইতে পারছি ওই যে ওই যে ভদ্রলোক ওই ভদ্রলোক একটা ইমপ্রেশন পাইছে ওই ভদ্রলোকে একটা ইমপ্রেশন পাইছে এই ভদ্রলোকে একটা ইমপ্রেশন পাইছে এই ভদ্রলোকে একটা ইমপ্রেশন পাইছে চারজন ভদ্রলোকে একটা ইমপ্রেশন পাইছে ওইভাবে যেভাবে আমি এইভাবে যে ঘুরতেই থাকবো ওই প্রত্যেকেই একটা করে ইমপ্রেশন পাইব শুধু আমি ছাড়া মানে আমি আমার ইমপ্রেশন পাইতাম না কথাটা বুঝতে পারছেন না বাদ বাকি সবাই ইমপ্রেশন পাইব এই যে প্রত্যেকেই একটা করে ইমপ্রেশন পাইব এই যে বুঝতে পারছেন নি আচ্ছা এখন আসুন ক্লিক ক্লিক কিভাবে আসে এই যে ভদ্রলোককে ওপেন করলাম হ্যাঁ এই ভদ্রলোককে ওপেন করার পরে এই ভদ্রলোকের গিগটা আমরা ওপেন করলাম ওপেন করে এই গিগের ভিতরে ঢুকলাম ডুইকা তার হাবিজাবি এগুলো আমরা পড়লাম এই যে এগুলো সবগুলা পড়লাম ঠিক আছে পড়লাম পড়তে পড়তে আমরা নিচের দিকে গেলাম এই যে তার প্রোফাইলটা ভিজিট করলাম এইভাবে ভিজিট করার কারণে সে একটা ক্লিক পাইল বুঝতে পারছেন সে একটা ক্লিক পাইল তাইলে ইমপ্রেশন এবং ক্লিক কিভাবে পাওয়া যায় আমরা বুঝতে পারছি হ্যাঁ ওকে এস তারপরে হচ্ছে অর্ডার অর্ডারটা হচ্ছে আপনি অর্ডার পাইলে তো এখানে অর্ডার দেখাইবে ক্যান্সেলেশন হচ্ছে যদি আপনার কোনো কারণে কোনো একটা অর্ডার ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনাকে ক্যান্সেলেশন দেখাইবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনি এই জায়গার মধ্যে দেখে আপনি দেখেন সাত দিনের রেজাল্ট আনতে পারবেন সাত দিনের রেজাল্ট এই যে দেখেন আমার এই গিকটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু কে আপনি এটাতে ক্লিক করলেন এটাতে ক্লিক করলে আপনি প্রতিদিনের রেজাল্ট পাইবেন এই যে গ্রাফ চার্টের মাধ্যমে প্রতিদিনের আজকে কয়টা আজকে হচ্ছে আমার তিরানব্বইটা গত উনত্রিশ তারিখ হচ্ছে দুইশোটা আঠাশ তারিখ একশো ছেচল্লিশটা সাতাশ তারিখ দুইশো আঠারো ছাব্বিশ তারিখ সাতানব্বই পঁচিশ তারিখ দুইশো চল্লিশ চব্বিশ তারিখ দুইশো সাত এইভাবে আমি দেখেন পাঁচটা গিগ আছে আমি পাঁচটা গিগেরই এইভাবেই আমি রেজাল্ট নিতে পারবো এই যে এটা প্রত্যেকটা গিগেরই আমি এইভাবে কি করতে পারবো রেজাল্ট আনতে পারবো এই রেজাল্টগুলো আনাটার মানেই হচ্ছে কি আপনি এগুলো প্রত্যেক দিন কীভাবে আপনার কোন অবস্থায় আছে এগুলাতে যদি ইমপ্রেশন বেশি আসে তাহলে আপনার গিগটা মোটামুটি উপরের দিকে আছে যদি এইভাবে আমার মতো মাথা নোয়া হয় ছদ্ম অবস্থা সিজদা অবস্থায় থাকে তাহলে আপনার গিগটা নিচের দিকে চলে আসতেছে হ্যাঁ এই ক্লিক বেশি আসা মানে হচ্ছে আপনার গিগের মধ্যে মানুষ বেশি ভিজিট করতেছে সো এই বিষয়গুলো হচ্ছে এভাবেই আপনি সার্চ করতে পারবেন আর ইমপ্রেশন এবং ক্লিকগুলো আপনার বেশি আসলে আপনার জন্য বেটার আছে এটা আপনারা মনে রাখবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আগামী দিন ইনশাল্লাহ আমাদের আর একটু আরেকটা বেটার ক্লাস হবে আগামী দিন কোন দিন ক্লাস করবেন আপনারা বলেন গিগ তো অনেকেই ওপেন করেননি তাই আপনাদের গিগ ওপেন করার সুযোগ দিচ্ছি আপনারা শনিবারে ক্লাস হোক স্যার হ্যাঁ শনিবারে ক্লাস হোক আচ্ছা শনিবারে ক্লাস হোক ঠিক আছে আপনারা এর ভিতরে যারা যারা গিগ এখনো দেন নাই দয়া করে আপনারা দিয়ে দেন কারণ দেখতেই পাচ্ছেন যত সময় যাচ্ছে তত অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আসতেছে ঠিক আছে এবং যত সময় যাবে ততই অ্যাডভান্স আসবে শুধু অ্যাডভান্স তখন ওই সময় আপনারা প্র্যাকটিস করবেন না গিগ ওপেন করবেন গিগ রেডি করবেন কোনটা করবেন এই জন্য আপনারা দিয়ে দেন প্লিজ আপনারা গিকগুলো দিয়ে দেন আপনাদের সামনের ক্লাস হবে গিগ মার্কেটিং কতটা বুঝতে পারছেন আপনাদের সামনের ক্লাসটা হবে গিগ মার্কেটিং ওকে ততক্ষণ পর্যন্ত হ্যাঁ স্যার হ্যাঁ। এই রেসপন্স টাইমটা স্যার আসতেছে না একটু দেখবেন স্যার কি আসছে না যে রেসপন্স টাইমটা অনেকের যে গিগে দেখছি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন আমি স্ক্রিন শেয়ার অফ করছি আপনি স্ক্রিন শেয়ার করেন যখন আপনার সাথে কনভারসেশন হবে তারপর থেকে আসবে এখন আসবে না না না কনভারসেশন না হইলেও তো আসে আসে হুম আসে আসে আপনি স্ক্রিনটা শেয়ার করেন মাহুল ভাই বিজনেসে হ্যাঁ, যান বায়ার রিকোয়েস্টে তো আপনি এখন কি আসছে এটা আপনার কোনো বায়ার রিকোয়েস্ট আসেনি you have any request buyer request তো আসলে এই জায়গার মধ্যে আপনি দেখতে পারবেন বায়ার রিকোয়েস্ট স্যার আসে স্যার না আসে নাই তো আচ্ছা তাহলে আপনি আপনি তো রেসপন্স রেট দেখবেন এটাই তো জি যান ড্যাশবোর্ডে হ্যাঁ স্যার স্যার ড্যাশবোর্ডে তো আসে না স্যার ক্লিক করলে কেন আসবে না এই যে আপনি আপনি লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন ওকে ওকে স্যার আসছে এই স্যার দেন রেসপন্স টাইম এটা তো আপনার আপনি মেসেজ দিলে আসবে এটা কাউকে আপনি হ্যাঁ, আপনি একজনের সাথে কারোর সাথে একটা পরের দিন এখানে কি দেখছি অনেকের তো ঘন্টা ঘন্টা এরকম ঘন্টা ঘন্টা হচ্ছে সর্বনিম্ন মানে এক ঘন্টা হচ্ছে সবচেয়ে বেটার এটা তো আপনার তো মেসেজ কারোর সাথে কন্ট্যাক্ট করলে আসবে এর আগ পর্যন্ত এটা আসবে না বুঝতে পারছেন আপনি কারোর সাথে মেসেজ আদান প্রদান করেননি আপনি একদম একবার লিমা আপুকে একবার তার প্রোফাইলের সাথে নিয়ে আসে তার মেসেজ দিয়ে দিয়েন তাইলে হয়ে যাব অথবা আপনার আপনি কি করেন আপনার প্রোফাইলটাকে আমাকে দেন আমি একটা মেসেজ দিয়ে দিই আপনার প্রোফাইল লিঙ্কটা ইনবক্সে দেন এটা কপি করে ইনবক্সে দেন <coughs> স্যার যাই নাই স্যার আসছে আসছে আসছে ওয়েট কই আপনারে পাই না কেন আপনারা সরাসরি গিগলিং দেন তো এটা আবার প্রোফাইল লিঙ্ক দিছেন গিগের লিঙ্ক দেন আপনি ওই গিগের মধ্যে যান ওই গিগ ওপেন করেন গিগ ওপেন করেন এই লিঙ্কটা দেন উপরের লিঙ্কটা এখন লিঙ্কটা এটা হচ্ছে গিগ লিঙ্ক আপনি আরেকটা ওয়েতে গিগ লিঙ্ক দিতে পারেন আচ্ছা দেখান দেখাচ্ছি এটা দেন এই তো আপনি চলে আসছেন digital marketing video marketing video আছে ওকে আপনার ইমেজটা সুন্দর হয়েছে তবে আপনার ছবিটা যেমন কেমন মরা মরা হইতেছে লাগের আপনি লাগতেছে আপনি কেমন ওই যে মরা মরা অবস্থা এই যে কন্ট্যাক্টে গেলাম কন্ট্যাক্টে গেলে আপনাকে ইউ মা ইউ এ শর্ট কয়টা দেওয়া লাগবে রবিনিমি are you here now are you doing a job for YouTube video SEO so you can do my YouTube video SEO दहन मैसेज कैसे नहीं Message box is on. আপনি প্রোফাইলে যান প্রোফাইলে যান প্রোফাইলে যান ওই মেসেজ আসছেন আপনি থ্রি ডোটে বামে ফাইবারের থ্রি ডোটে যান কেন এরকম কেন ফাইবারের বামে থ্রি ডোটে যান এই যে ফাইবার বামে থ্রি ডোটে যান এটা না এটা না আপনি বাম পাশে এটাতে যান এই যে বাম পাশে থ্রি ডট আছে না এখানে জানে বাই হ্যাঁ। মাই বিজনেসে ক্লিক করেন তো দেখি এখানে নাই এই জায়গার মধ্যে নাই এই জায়গার মধ্যে নাই অ্যান্ড মার্কেটিং অ্যানালাইটিক্স তাহলে মেসেজ আসলো না কেন মেসেজ দিলাম তারা মেসেজ গেল না কেন ও তো দেখেন হয়তো একটু সময় লাগতে পারে মেসেজটা যাইতে আপনি তো নতুন সেলার এই জন্য দেখেন বারে বারে রিলোড দেন বারে বারে রিলোড দেন দেখেন এই আপনার ওই মাইকের উপরে ক্লিক করে দেখেন মাইকের উপরে এটাতে ওই যে তার মাথার এইটাতে এটাতে ক্লিক করেন এটা সেই যে এই যে এইটা ক্লিক করেন হুম এটা নোটিফিকেশন আছে নোটিফিকেশন গুলো দেখবেন না ওকে ব্যাক মারিন আমারকে তো দেখাইতেছে আমার তো মেসেজ সেন হইছে সেটা দেখাইছে আমারে মাত্র আসছে গেছে জি স্যার জি স্যার এই এই যে দেখছেন নি এখন আপনি আমাকে আনসার করেন না হয় আপনার রেসপন্স রেট কমে দিব এখানে আনসার করেন নিচে যান আর একটু নিচে এই যে নিচে আসেন এই যে সেন্ড একটা শব্দ আছে না এই যে এই যে এই যে এই যে বার সার্চ বার আরে ভাই কেমনি দেখাই ওই যে ওই যে ওই যে এই যে এখানে কার্সন নড়াচড়া করছে এখানে আপনি বলেন thank you for messaging me Thank you for messaging me. তো এত কিছু লাগবে না জাস্ট থ্যাংক ইউ দিয়ে দিলে আপনার নেটওয়ার্ক স্লো আপনি একটু ফাস্ট নেটওয়ার্ক ইউজ করেন আপনার নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে মেসেজটা আপনার কাছে একটু লেটে পৌঁছেছে লেটে পৌঁছাইলে হবে না বায়ার মেসেজ দেওয়ার এক সেকেন্ডের ভিতরে আপনার মেসেজটা পৌঁছে দিত তাহলে বুঝতে পারলেন কিভাবে আপনাকে বায়ার মেসেজ করবে আপনি কিভাবে বায়ারকে মেসেজ করবেন মোটামুটি আপনারা সবাই দেখে নিলেন হ্যাঁ তাই না এখন আপনার রেসপন্স রেট এখন দেখাইবে না চব্বিশ ঘন্টা পরে এটার আপডেট আসে চব্বিশ ঘন্টা পরে এর আপডেট আসে এখন আসবে না চব্বিশ ঘন্টা পর বুঝছেন ওকে আর কারো কোনো প্রশ্ন আছে স্যার আমি তো কোনো গিগ দেখে সার্চ করে আনতে পারতেছি না স্যার এটা কোথায় স্যার না গিগ সার্চ করে গিগে ক্লিক করেন তো দেখি তো আপনার একটা গিগ আছে আপনার এখানে সাত দিন দেন তো তিরিশে সাত আপনার তিরিশ দিনের জায়গায় সাত দিন দেন হ্যাঁ। আপনি যে নতুন অবস্থায় সাতান্ন দিন সাতান্নটা আছে আপনি এটার উপরে ক্লিক করেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এই যে উপরে টাইটেলের উপরে ক্লিক করেন জাস্ট টাইটেলের উপরে গিগের টাইটেল আছে না জি স্যার এই গিগের টাইটেলের উপরে ক্লিক করেন এন দেখেন হ্যাঁ, নিচের দিকে আর একটু নিচের দিকে আসেন গ্রাফ চারটা দেখে আপনার এই যে দেখেন এখান থেকে আপনি এখানে গ্রাফ চারের উপরে আপনার কাটসন নেন এই যে হ্যাঁ, এর উপরে নেন উপরে এই জায়গায় এই প্রথম দিন কত আসছে আপনার আর দ্বিতীয় দিন কত আসছে দেখেন দ্বিতীয় দিন একটু নিচের দিকে আসছে একটু নিচের দিকে আসেন হ্যাঁ এখানে উনিশটা আসছে তা আপনার দুই দিনে সাতান্নটা ইমপ্রেশন আসছে মানে কারাপ না কিন্তু আপনি তো চব্বিশ ঘন্টা অনলাইনে না ঠিক স্যার আমার তো চব্বিশ ঘন্টা ডাটা অন করা থাকে স্যার ডাটা অন করা থাকলে হইব না ওই যে আমি যেভাবে তিনটা স্টেপ অ্যাড করে দেখাইছি এভাবে তিনটে স্টেপে আপনি অনলাইনে থাকতে হইব আপনি আপনার দেখেন আমি স্ক্রিন শেয়ার করি এখন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন আপনি ওই অনলাইনের বিষয়টা আরেকবার দেখান দেখাইলে ভালো হবে আমি স্ক্রিন শেয়ার করতেছি আপনারা আবার দেখেন এই কিন্তু স্যার এইরকম ভাবে আসে না আমি দাঁড়ান দাঁড়ান আমি দেখাইতাছি এই যে দেখেন একটা ট্যাব নিলাম এটা হচ্ছে আমার প্রোফাইল এই যে আরেকটা ট্যাব নিলাম এই ট্যাবে ফাইবার ওপেন করলাম এই ট্যাবেও ফাইবার ওপেন করলাম আমার বারোটা এগারোটা হওয়ার পর থেকে নেটওয়ার্ক স্লো হয়ে যায় অলরেডি নেটওয়ার্ক স্লো হওয়া শুরু হয়ে গেছে সাড়ে এগারোটা তো হয়েই গেছে আমি সাড়ে আটটা থেকে ক্লাস শুরু করছি কিন্তু উইল বি কন্টিনিউ কথা বুঝতে পারছেন উইল হ্যাভ বিন সরি কি হ্যাজ বিন কন্টিনিউ হবে আর তো অনেকক্ষণ থেকে চলতেছে দেখেন এই এই অপশনটা দিলাম আমার গিগ গিগের মধ্যে আর এই অপশনটা দিলাম আমি আমার বায়ার রিকোয়েস্টের অপশনের মধ্যে হ্যাঁ এই যে তিনটা দিয়ে দিলাম আপনারা যে অটো রিফ্রেশ অ্যাড করবেন অটো রিফ্রেশটা দেওয়ার পরে আপনারা এখান থেকে পিঞ্চ হয়ে এই যে অটো রিফ্রেশটা এখান থেকে এই জায়গার মধ্যে নিয়ে আসবেন তারপরে এই জায়গার মধ্যে একটা সবুজ চিহ্ন দেখাইব একটা সবুজ চিহ্ন দেখাইব আপনি সবুজ চিহ্নটা দেখা এই সবুজ চিহ্নের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এই যে সবুজ চিহ্নের মধ্যে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে আপনার এই যে আমার এই জায়গার মধ্যে থেকে মনে করেন এটা জিরো দিয়ে দিলাম এখানে দিলাম কত আপনার তিনশো তেত্রিশ সেকেন্ড এটা সেকেন্ড কিন্তু দিয়ে দিলাম স্টার্ট তিনশো তেত্রিশ সেকেন্ড দিয়ে স্টার্ট এই টেবের মধ্যে তিনশো তেত্রিশ সেকেন্ড হওয়ার পরে আমার এই টেপটা অটোমেটিকলি রিলোড নিবে অটোমেটিকলি রিলোড নিবে আমাকে বলে কাউকে বলে দেওয়া লাগবে না যে এটা রিলোড হোক দুই নাম্বারে এই টেপ আছে আবার এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক একটু কোনো কোনো সময় একটু বেশি ক্লিক করা লাগবে এখানে আছে সাতশো একাত্তর না এটা দিয়ে দিলাম আমি ছয়শো একানব্বই মনে করেন ছয়শো একানব্বই সবসময় বিজুর দিবেন ছয়শো একানব্বই স্টার্ট এখন আমার এই চ্যাপটা ছয়শো একানব্বই মিনিট সেকেন্ড পরে ছয়শো একানব্বই সেকেন্ড পরে অটোমেটিকলি রিলোড দিবে মনে রাখবেন পাঁচ মিনিটের বেশি হয়ে গেলে ফাইবার অটোমেটিকলি আপনাকে অফলাইন করে দিবে এই জন্য আপনি যত বেশি অটো রিলোড দিয়ে দিবেন তত বেশি আপনাকে ফাইবার আর অফলাইন করবে না কখনোই অফলাইন করবে না দুই নম্বর তিন নম্বর আমার এই এই ট্যাবের মধ্যে এটা কি করলাম আমি এখানে আবার ডাবল ক্লিক করলাম এটা আছে পনেরোশো একান্ন এটা দিয়ে দিলাম বারোশো একুশ ঠিক আছে এটা বারোশো একুশ দিয়ে দিলাম এই হয়ে গেল এখন বারোশো একুশ সেকেন্ড পরে আমার এই টেপটা অটোমেটিক রিলোড হইব এটা এইভাবে রিলোড হইব এটা এইভাবে রিলোড হইব আপনারাও সেমভাবে বসাই দিবেন তাহলে আর সমস্যা নাই এখন একটু আসেন আপনি মোবাইলের মধ্যে আপনাদের সাথে ওয়েট আমি মোবাইলে মোবাইলে আপনাদের সাথে যুক্ত হয়ে আপনাদের মোবাইল ফিচারটা দেখাচ্ছি একটু ওয়াইট করেন hơn hello জি ভাই আপনার কথা একবারে স্লো শোনা যায় আপনার কথা শোনা যায় না তো ভাই জি ভাই আবার বলেন আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা ওকে আমি স্ক্রিন শেয়ার করতেছি আপনারা কথা বন্ধ করেন মানে স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার হ্যাঁ। আচ্ছা দেখেন এই যে হচ্ছে এই জায়গার মধ্যে হচ্ছে আমার ফাইবার আছে এই যে আমি ফাইবার ওপেন করলাম আপনারও ফাইবার প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এই যে দেখেন আপনাদের সব কিছু এইভাবে ফিচার আসবে এত সুন্দর করে একটা ফিচার আসবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আপনার টোটাল ইন টোটাল সাত দিনের আমার ইমপ্রেশন কত ক্লিক কয়টা আসছে এগুলো আপনার আসবে এই যে অর্ডার আসছে আপনারা এই ফাইবার মোবাইল দিয়ে আপনারা মোবাইল দিয়ে একজন বায়ারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন মেসেজিং করতে পারবেন আপনি তাকে অর্ডার সেন্ড করতে পারবেন তার অর্ডার রিসিভ করতে পারবেন সবকিছু করতে পারবেন শুধু কাজটা করতে গেলে একটা দিয়া ভাই দিয়ে আপনি সবকিছু করতে পারবেন শুধু কাজ করবেন একটা দিয়া এটা হচ্ছে মেসেজের অপশন আপনি এখানে গেলে মেসেজ করতে পারবেন এই যে আপনাকে মেসেজ করছে এটা দেখতে পাচ্ছেন আমি একটু দিলে ইউটিউব ভিডিও এসিও রাকিব ভাই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করতে হইব কারণ এই কালার দিয়ে আপনাকে বাঁচতেছে না মানে অর্থাৎ আপনাকে লোকিং হচ্ছে না আপনারা আমার প্রোফাইলটা দেখেন দেখে দেখেন কিভাবে আমি ইমেজগুলো রেডি করছি কত সুন্দর করে ওইভাবে সুন্দর করে ইমেজগুলো রেডি করেন তাইলে আপনারা সুন্দর হইব মনে রাখবেন ইমেজ যত অ্যাট্রাকটিভ হবে কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে ওকে তো আমি বলতেছিলাম তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের অর্ডারের অবস্থা কোনো অর্ডার থাকলে এইভাবে আমরা দেখতে পারবো সব কিছু তারপরে এই যে আমাদের মাথার মধ্যে একটা জিনিস আছে এই মাথার মধ্যে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন আসছে এখানে এই যে সেলার মোডটা অন করে রাখবেন এই সেলার মোডটা অন করে রাখবেন আর এই জায়গার মধ্যে শো অনলাইন স্টার্টাস এটা অন করে রাখবেন তারপরে আসেন এখান থেকে আর্নিং এর অবস্থা আপনি কত টাকা আর্ন করছেন সব দেখতে পারবেন আপনার বায়ার রিকোয়েস্ট পাঠানোর কথা এই যে বায়ার রিকোয়েস্ট একটা আসছে দেখি তেইশ জন অলরেডি অফার করে ফেলছে আচ্ছা তারপরে দেখি hiring someone who can make create a social media platform for advertising and to keep running my ads for daily purpose must be able to keep to running for me check it daily to make sure it's still function and not flood this is monthly way ওকে আমি একটু দিয়ে দেই আমি এটা দিয়ে দেই ওকে create and manage আচ্ছা এই জায়গার মধ্যে এই যে আমার ডেলিভারি ও সরি তার ডেলিভারি কয়দিন সেটা আমি দেখিনি সে ডেলিভারি চাচ্ছে একদিন তার মানে উনি হচ্ছে ফেক বায়ার একদিনে একশো ডলারের কাজ দিব এটা হচ্ছে ফেক আচ্ছা এটারে আমরা কাজ দেওয়ার দরকার নাই যাক আমরা কাজ করতে হইলে অর্থাৎ বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হইলে ওই জায়গার মধ্যে থেকে এখানে যাইমু গিয়ে আমরা এখান থেকে একটা গিগ সিলেক্ট করবো মনে করেন এই গিগটা আমি সিলেক্ট করলাম তারপর ওখান থেকে ডেলিভারি ডেট সে একদিন চাইছে আমরা একদিন দিয়ে দিলাম সে এক ডলার দিছে আমাকে একশো ডলার দিছে আমি তাকে একশো ডলার না দিয়ে মনে করো দশ ডলার অফার করলাম তারপরে এখান থেকে আমি তার সম্পূর্ণ লেখলাম hello I was reading your job description you are F I N D I finding a digital digital marketing expert who can market who can manage and set up your ads campaign for business growing এভাবে দিলেন এভাবে দিলেন দিয়ে তারপরে এই যে দেখেন সেন্ড অফার নামে একটা শব্দ আসছে দেখতে পাচ্ছেন সেন্ড অফার নামে একটা শব্দ আসছে আপনি এখানে সেন্ড দিয়ে দিলে অফারটা বায়ারের কাছে পৌঁছে যাইব তো আমি এখন তো আর করবো না কারণ এটা উনি বায়ার আসলে ফেক বায়ার হওয়ার সম্ভাবনা আছে এটা মনে হইতাছে বায়ারের সম্পর্কে ফেকও আছে আবার রাইটও আছে এটা মনে রাখবেন আপনারা এটা কিভাবে ফেক বায়ার কিভাবে রাইট বায়ার সেটা আমি ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দেবো আর সামনে দিকে গেলে এমনিতে আপনারা চিন্তা করবেন এখানে তো স্যার যে অটো রিপোর্টটা স্যার সেভ করা সম্ভব না না মোবাইলে অটো না মোবাইলে ওটা রিফ্রেশ সেট করা সম্ভব না আপনি কম্পিউটারে রাখবেন ঘরে থাকেন বাইরে থাকেন কম্পিউটারে রাখবেন ওটা রিফ্রেশ আপনি ষোলো আঠারো ঘন্টা সর্বনিম্ন বারো ঘন্টা সর্বোচ্চ আঠারো ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ঠিক আছে আর প্রতিদিন স্যার আমি যদি ফোন মনে করেন যে ফাইবারে ঢুকে স্যার যে ডাটা অন করে রাখলাম তো চলবে না স্যার না না না না হবে না হবে না হবে না এটা অটো রিফ্রেশ দিয়ে রাখতে হবে আপনি আরেকটা বিষয় করবেন কি প্রতিদিন টাইম চেঞ্জ করবেন প্রতিদিন টাইম চেঞ্জ করবেন প্রতিদিন ঘুমাইবার সময় টাইম চেঞ্জ করবেন এটা মনে রাখবেন ঠিক আছে এটা এটা খুব খেয়াল করে করবেন অন্যথায় আপনারা বাস খাইবেন পরে আমারে দুষবেন ওকে আমি যত সেকেন্ড দেব আমি যে পিসি থেকে বাইর হওয়ার অত সেকেন্ড পর্যন্ত এটা মানে অ্যাক্টিভ দেখাইব নাকি স্যার আপনার আপনার পিসি এই যে এইবার এখন যে আমার পিসি ছাড়া আছে কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি ওই আমার কিন্তু ওই যেগুলো গুলো অটোমেটিক রিলোড হচ্ছে আমার এদিকে আর খেয়াল করার প্রয়োজন হয় না যাই হোক আপনারা এখান থেকে মোবাইল দেখলেন মোবাইলে এভাবে সেট করলে আপনারা সবকিছু মোবাইল দিয়ে কাজ করতে পারবেন আর আরো তো ক্লাস আছে সামনে আরো ইনশাল্লাহ অনেক কিছু দেখে আজকে এই পর্যন্তই রাখতে হচ্ছে কারণ অলরেডি এগারোটা সাতত্রিশ হয়ে গেছে আপনাদের এই ক্লাস শুরু করার প্রায় দেড় ঘন্টার পাশাপাশি তাহলে ভালো থাকেন এখন ভালো থাকেন এখন আর আর কোন প্রশ্ন আছে স্যার দুইটা অটো কথা বলছিলেন স্যার এগুলি স্যার বলতেন আর একবার জি হ্যালো মামুন ভাই কি বলছিলেন হ্যাঁ মামুন ভাই কি বলছিলেন স্যার যে মাত্র দুইটা ওটু রিফ্রেশের কথা বলছিলেন স্যার এর নামটি স্যার মনে নেই ও তো easy auto refresher easy auto refresher easy auto refresher এটা তো সেটআপ করা আছে যে মাত্র আরো দুইটা বললেন না ফাইবার কি এটা ভিডিও দেখেন আপনারা পাবেন একটা হচ্ছে Fiverr notification toolkit Fiverr notification একটা হচ্ছে ফাইবার নোটিফিকেশন একটা হচ্ছে ফাইবার কুইক ভিউ আর একটা হচ্ছে ফাইবার টুল কিট তিনটা ওকে ওকে ওকে স্যার জি স্যার একটা কথা স্যার হ্যাঁ একটা লিংক স্যার আমি করতে স্যার আপনার গ্রুপে দিয়েছি স্যার আপনার ফেসবুক গ্রুপে দিয়েছি স্যার এটা কি ভালো হবে একটু দেখে জানেন স্যার কি গ্রুপে দিয়েছেন freelancer Joynal sir Facebook group sir freelancer journal তো মানে ওই যে টামলাইনটা YouTube monetization YouTube promotion YouTube optimization YouTube channel SEO keyword research title make title description hashtag research এগুলো আরও রয়েছে বাকি আপনি দিবেন title title make channel optimization দিচ্ছেন তো হ্যাঁ চ্যানেল এসিও দিচ্ছেন ঠিক আছে ঠিক আছে মোটামুটি ঠিক আছে সমস্যা নেই তাইলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ স্যার এই পাঁচটা দিয়ে স্যার এই পাঁচটা দিয়ে স্যার গিফটটা দিয়ে দিব স্যার এখন হ্যাঁ করতে পারেন সমস্যা নাই